হ্যালো গাইজ তা আজকে আমাদের ছুটির দিন তা আজকে ভাবলাম একটু ঘুরু ঘুরু করে আসি আমার সাথে আছে অর্ঘ ভাই অভিজিৎ একে মনে হচ্ছে চেনো আগের ভিডিওটা তোমরা দেখেছো দেখা যাক আজকে কতটা এনজয় করি আর আমাদের ওই কোনো একজন বন্ধু আছে ওর গার্লফ্রেন্ডকে গিফট দিচ্ছে তাই ওয়েট করছে Wanna be a slave, I've been doing shit my way, uh, or the highway And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. You'll never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. জয় এগিয়ে যাও গাড়ি গাড়ি যাবে না। আমরা আরেকজনের সাথে ঠিক আছে বিয়েটা দেখলো দেখো বন্ধু আমাদের বন্ধুর গাড়ির তেল শেষ হয়ে গিয়েছে ওরও তেল শেষ হয়ে গেছে ছেলেটার মুখটা দেখো অবস্থা কি হয়েছে তেল শেষে এই তোমরা সেলফি আমরা কি দেখবো বলবো উঠবে Yo, yo, yo, yo, yo, yo, Herbali, Herbali,